ঐতিহ্যবাহী দস্ত রহবাদ পাহাড়িকা আবাসিক এলাকা তালিম উন্নিসা মহিলা মাদ্রাসা বাইতুর রহমান তাহাফিজুল কোরআন মাদ্রাসা আজকের বার্ষিক মাহমিদের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন কোরআনের বাগানে বসে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আবার বলি আলহামদুলিল্লাহ এটি কোরআনের একটি বাগান কোরআনের একটি মাহফিল আর যে মাস আমরা পার করতে চলেছি এই মাস হলো মাহে রজব এটি হচ্ছে মেয়েরাজের মাস এই মাসে আল্লাহ রব্বুল আলমী আমার নবীজিকে মেহমান করে আল্লাহ নিজে মেজবান হয়ে এই মক্কা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকস সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পেরিয়ে বাইতুল মামুর সিদরাতুল মুহা পেরিয়ে আমার আল্লাহ আর আজিমে গমন করেছিলেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ তাহলে এই মাস আমাদের জন্য অত্যন্ত পবিত্র মাস এই মাসে আল্লাহর ওলিরা এই কোরআনের পাখিরা তারা তো সবসময় কোরআন পড়ে কোরআনের বাগানে কোরআন তালাবাদ করে এই কোরআনের বাগান এলেমের বাগান সবসময় সর্বদা কোরআন তেলাওয়াত এবং জিকির আসকার নামাজের মাধ্যমে তারা আমার নবীজি যেভাবে ফাঁকানা কবা কাউসাইনি আউ আদনা আল্লাহর অতি নিকটে চলে গিয়েছে এই কোরআনের পাখিরা যারা কোরআনের সাথে কোরআনের মাহাবিল যারা বসেন তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নৈকট্য অর্জন করার সেই সৌভাগ্য দান করেন আওয়াজ বলুন আপনাদের সামনে পবিত্র কালামুল্লার যে আয়াত কানা তেলাওয়াত করেছি সৌরা আহজাব থেকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না আরদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وهملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শেষ যুগে আমি আমার সর্বশ্রেষ্ঠ যে নবীকে আমি পাঠাব আমার নবী পৃথিবীতে আসার পরে দেখলেন এই পৃথিবীটা অন্ধকার মানুষের কাছে আরব মানুষের কোনো সম্মান ছিল না নারীর কোনো মর্যাদা ছিল না মুরব্বীর কোনো সম্মান যুবকের কাছে ছিল না যুবকের কোনো সম্মান যুবকের কাছে ছিল না মায়ের সম্মান সন্তানের কাছে ছিল না আর সন্তানের কোনো মর্যাদা বাবা মায়ের কাছে ছিল না স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা ছিল না স্ত্রীর কাছে স্বামীর কোনো মর্যাদা ছিল না শাশুড়ির কাছে বৌমার কোনো মর্যাদা ছিল না আর বউ তোমার কাছে শ্বশুর শাশুড়ের কোনো মর্যাদা ছিল না এই জন্য এই যুগকে বলা হয় আয়ামে জাহিরিয়া বর্বরতার যুগ আমার তাজদার মদিনা রহমতুল্লিল আলমিন পৃথিবীতে আসার পরে এই অন্ধকার জগৎকে দেখে দেখে আমার নবী সবসময় চিন্তা করতেন ভাবতেন এই সমাজকে কিভাবে চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় বাবা মায়ের অধিকার সন্তানের কাছে কিভাবে প্রতিষ্ঠা করা যায় এই পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় মানুষ কিভাবে চুরি টাকা দুর্নীতি মুক্ত করা যায় সমাজকে একটি সুষম বন্টনের অর্থনৈতিক একটি সমৃদ্ধ দেশ কিভাবে গঠন করা যায় আমার নবীজি সব সময় ভাবতেন চিন্তা করতেন সমাজ নিয়ে মানুষ নিয়ে দেশ নিয়ে ভাবতেন আমার নবীজি কিন্তু আমার নবী ভাবতে ভাবতে আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে আল্লাহ রব্বুল আলমিন নবীজির দিলের ভিতরে এলহাম করে আপনি যে সমাজ পরিবর্তন করতে চাচ্ছেন সমাজকে যে চেঞ্জ করতে যাচ্ছেন একটি সমৃদ্ধ শান্তির দেশ যে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন এটা আপনার পক্ষে একা সম্ভব নয় আমি আপনার জন্য আমার পক্ষ থেকে একটি আমানত দিব কোরআন দিব এই কোরআন যদি তুমি হাতে পেয়ে যাও এই কোরআনকে তুমি যদি সামনে রাখো তাহলে তোমার যে আশা সে আশা আমি আল্লাহ পূরণ করে দিব আমার নবী আরামের বিছানা ছেড়ে দিয়ে ঘরের আরাম খাবার স্ত্রীর ভালোবাসা সন্তানের মায়া সব কিছু ত্যাগ করে আমার নবী মক্কা শরীফের অত্যন্ত উঁচু পাহাড় গার হেরার ভিতরে আমার নবী ধেন করতেন আল্লাহর কাছে ধেন করতেন এবাদত করতেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ওয়াদা মতো জিব্রাইলের মাধ্যমে কোরআনের প্রথম বারে নিয়ে এসেছে বিসমিল্লাহির আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহু আকবার তুমি সেই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে ক্রিয়েট করেছেন সৃষ্টি করেছেন সৃজন করেছেন তার নামে তুমি পড়ো আল্লাহ রব্বুল আলমিন ইকরা দিয়ে যে কোরআনের আয়াত ধারাবাহিকভাবে আল্লাহ রব্বুল আলমিন অবতরণ করলেন এই ইকরা থেকে শুরু করে তেইশ বছর বয়সে তেইশ বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন মানুষের প্রয়োজন অনুযায়ী মানুষের যখন যে আয়াতের প্রয়োজন হতো সেই আয়াত আল্লাহ রব্বুল আলমিন অংশ অংশ করে আয়াত আয়াত করে সোরা সোরা করে আল্লাহ রব্বুল আলমিন তেইশ বছরে তিরিশ পারা কোরআন একশো চোদ্দটি সোরা কোরআন নাজিল করে দিয়েছে বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন যে এই কোরআনে পাক এই উম্মতের জন্য হেদায়তের বাণী হিসাবে এই মুক্তির দিশারি করে পাঠালেন এই কোরআনুল করিম কাল্লা বলেন এটা এমন এমন একটা কোরআন কোরআনে পাক আল্লাহ বলেন এটি হচ্ছে উম্মতের জন্য আমানত إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال আল্লাহ বলছেন কোরআন হলো আমার আল্লাহর পক্ষ থেকে আমানত আমরা সহজে বুঝি যদি আপনার কাছে কেউ যদি কোনো টাকা পয়সা আমানত রাখে তাহলে আপনাকে জান দিয়ে প্রাণ দিয়ে ওই আমানতকে রক্ষা করতে হয় ঠিক কিনা আপনার কাছে কেউ টাকা রাখলো আমানত হিসাবে তখন আপনার উপর ফরজ হয়ে যায় ওই টাকাটা আমানত হিসাবে তার মালিককে ফিরিয়ে না দেওয়ার আগ পর্যন্ত ওই টাকা পয়সা স্বর্ণ চাঁদির কি করতে হবে হেফাজত করতে হবে ঠিক কিনা বন্ধুগণ আমার আল্লাহ বলতেছে কোরআন এটা আমার কালাম এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি আল্লাহ বলেন আলিফ আমি সেই ওই কিতাব সেই মহিমাময় কিতাব আমি নাজিল করেছি যেখানে কোনো সন্দেহ নাই লারয় বাপি খোদাল্লিল মোত্তাকিন আমি মুত্তাকির জন্য হেদায়ত স্বরূপ মুত্তাকিনের জন্য যারা মুত্তাকি পরহেজগার তাদের হেদায়ত স্বরূপ হেদায়তের দিশারি করে আমি কোরআনকে নাজিল করেছি কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই কোরআনের ভিতরে একটাই নোক্তাও কোনো ভুল নাই একটা হরফও কোনো ভুল নাই একটা আয়াতও ভুল নাই একটা সৌরা তো ভুল নাই একটা সৌরা ভুল হবে দূরের কথা একটা নোক্তাও পর্যন্ত কোরআনের ভিতরে ভুল নাই আমার আল্লাহ ছেড়েস ছেড়েস করেছেন লাফি কোরআনের ভিতরে কোনো ভুল নাই ভুল তো নাই নাই ভুল যে আছে এটার সন্দেহ না এই পৃথিবীর মুখে নির্ভুল একমাত্র কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাব সারা বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ করেছে সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার বন্ধুগণ আমার এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত এই কোরআন কি আমানত আল্লাহ বলেন কোরআন এমন একটা আমানত ইন্না আরদনাল আমানাতা على السماوات والأرض والجبال উত্তর এলাকার সম্মানিত সমাজসেবক এবং পাহাড়ি আবাসিক এলাকা আমি মসজিদের সম্মানিত মতবল্লি সভাপতি সকলের শ্রদ্ধাভাজন আমাদের প্রাণ প্রিয় আলহাস জাবুল হোসেন সবাই বলুন বারাক আল্লাহ হফি হায়াতি আল্লাহ ওনার হায়াত দ্বারাজ করো সবাই বলে আমি আল্লাহ ওনার সারা জীবন এ কোরআনের খেদমত করবার তৌফিক দান করো সবাই বলে আমি আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য একটি আমানত আল্লাহ বলেন মানুষের টাকা পয়সার আমানত রাখে কোরআন এমন একটা আমানত যে আমানত যদি আমি আসমানকে যদি আমানত আমি রাখতাম আসমানকে বলতাম আসমান আমি তোমাকে সৃষ্টি করেছি কত বিশাল সুবিশাল আসমান এই কোরআনকে তোমার কাছে আমানত রাখলাম আল্লাহ এই বিশাল পৃথিবী জমিনকে যদি বলতো জমিন তোকে আমি কত শক্তিশালী করে সৃষ্টি করেছি তোর কাছে আমি কোরআনকে আমানত রাখলাম ওয়াল জিবাল আর আমি পাহাড়কে বললাম পাহাড় তুই কত উচ্চ শক্তিশালী বাতাস তোকে নাড়াতে পারে না ঝড় তুফান তোকে নাড়াতে পারে না তুই শক্তিশালী আমার কোরআনটা আসমানকে বললো জমিনকে বললো পাহাড়কে বললো তোরা আমার কোরআনটা আমানত হিসাবে রাখ আল্লাহ বলেন আসমান জমিন আর পাহাড় তারা রিপ্লাই আনসার করলো উত্তর করলো فأبين أن يحملنها وأشفقن منها আসমান জমিন পাহাড় এই কোরআনের আমানতকে তারা গ্রহণ করলো না তারা আমানত হিসাবে গ্রহণ করতে অস্বীকার জানালো অস্বীকার করলো আল্লাহ বলেন আসমান নিল না কোরআনকে জমিন নিল না আর পাহাড় পর্বত শক্তিশালী হয়েও নিল না তারা কোরআনকে গ্রহণ করতে ভয় পেল ও মিনহা তারা আল্লাহর কোরআনকে বুঝতে পেরেছে আল্লাহ তাদেরকে যে একটা জ্ঞান শক্তি বুঝ শক্তি দিয়েছে তাদের মতো করে তাদের বুঝ শক্তি দিয়ে তারা কোরআনকে বুঝতে পেরেছে এই কোরআনকে বহন করা কোরআনের আমানত আমাদের মাঝে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে সম্ভব আল্লাহ বলেন এই কোরআনকে যখন আমি আসমানকে দিতে পারলাম না জমিনকে দিতে পারলাম না আর পাহাড়কে দিতে পারলাম না তখন এই কোরআনকে যখন আমি ইনসান মানব জাতিকে দিলাম মানব জাতি এই কোরআনকে গ্রহণ করে ফেলল আওয়াজ দিয়ে বলুন সুবাহ এই জন্য আল্লাহর কাছে জমিনের কোন দাম নাই দাম হলো মানুষের কারণ মানুষ আল্লাহর আমানতকে গ্রহণ করেছে কোরআনকে গ্রহণ করেছে আল্লাহ বলেন মানুষ আমার কোরআনের আমানত রক্ষা করবে মানুষ কোরআনের সেবা করবে কোরআনের তালাবাদ করবে কোরআনের আইন প্রতিষ্ঠা করবে দিয়ে তাদের দিলকে শীতল করবে আমার কোরআনের আমার যেহেতু মানুষ রক্ষা করবে আমি আসমানকে বলে দিলাম আসমান তুই মানুষের খেদমত করবি জমিনকে বললো আল্লাহ জমিন তুই মানুষের সেবা করবি মানুষের খেদমত করবি আমার বান্দারা তোর উপরে মানুষ বিল্ডিং করবে বাড়ি করবে তারা সেখানে পুকুর করণ করবে তুই ধৈর্য ধরবি কোনো রিপ্লাই করবি না মানুষের সমস্ত কষ্ট তুই সহ্য করবি এই জন্য মানুষ মাটি কাটে বিল্ডিং করে জমিনের উপরে জমিন কি কখনো বলেছে এত বড় বিল্ডিং আমার মাথার উপরে কেন সাবাই দিলি জমিন কি আমাদেরকে কখনো বলেছে কারণ আল্লাহ বললেন এই মানুষকে আমি কোরআন দিয়েছি তারা কোরআনের খেদমত করে কোরআনের মাহফিল করে তারা জাগায় জাগায় জগানা দিয়ে কোরআনের বাগান দিয়ে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে এই জন্য জমিনকে বলে জমিন তুই মানুষের সেবা করবি আসমানকে বললাম আসমান তুই মানুষের উপর সাথ হয়ে থাকবি আরদা এই জন্য মানুষ কোরআনের আমানতকে রক্ষা করেছে আর জমিন আসমান পাহাড় মানুষের সেবা করতেছে আওয়াজ দিয়ে বলুন সভান বন্ধুগণ আমার অনুরূপভাবে এই মানুষ মানব জাতি কোরআনের খেদমত করছে বলে সূর্য প্রতিদিন আলো দিচ্ছে ঠিক কিনা একটু চিন্তা করে দেখুন এই পৃথিবী আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করার পর থেকে এই সূর্য ঠিক টাইমে উদিত হচ্ছে আর ঠিক টাইমে অস্ত যাচ্ছে সে কোনোদিন এক মিনিট দেরি করে নাই ঠিক কিনা কোনো সময় দেরি করেছে আমরা কিন্তু ঘুম থেকে উঠতে লেট করি আমরা অফিসে যেতে লেট করি আমরা নামাজ পড়তে অনেক সময় কাজাক হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সূর্যকে এমনভাবে আদেশ দিয়েছে নির্দেশ দিয়েছে সূর্য প্রতিদিন জাস্ট টাইমে উঠতেছে আর জাস্ট টাইমে অস্ত যাচ্ছে এই সূর্য আল্লাহর হুকুম পালন করছে মানুষের সেবা করছে মানুষ কালো দিয়ে যাচ্ছে আর চাঁদ কে আল্লাহ রব্বুল আলমের নির্দেশ দিয়েছে এই চাঁদ আল্লাহর হুকুমের কোনোদিন অমান্য করে নাই গাবি তার স্তনের দুধ তার বাছুরকে না খাওয়ায়া এই গাভীর দুধ মানুষকে খাওয়াচ্ছে গাভী নিজের গুস্তটুকুন শুধু দুধ পান করায় সে ক্ষান্ত হয় নাই তার শরীরের মাংসটুকু মানুষকে আহার করছে আজকে এই যে আম গাছ সেই আম দিল নিজে কোনোদিন একটা আম খেল না সেই নিজের আমটা মানুষের জন্য দান করলেন কেন মানুষ আল্লাহর কোরআনকে আল্লাহর আমানতকে গ্রহণ করেছে আওয়াজ দিয়ে বলুন সোহান এই মানুষের দাম বেড়ে গেছে কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদদিআম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবাল অর্থ কি পাহাড় আমি যদি পাহাড়ের উপর আমার কোরআনকে যদি নাজির করতাম এই আসমান আর সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারত না এই কোরআনের ভার সহ্য করতে না পেরে এই পাহাড় মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি থাকতো না এই পাহাড় কোরআন নাজিল হলে এই পাহাড় ধুলা বালি হয়ে এই জমিনের সাথে মিশে যেত আওয়াজতে বলুন কিন্তু এই কোরআন কাল্লা রব্বুল আলমিন যখন সর্বশক্তি দিয়ে জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপর এক এক মতো আমার নবীর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহামানব আমার নবীর শরীরের প্রতি লোমের গোড়া থেকে ঘাম বেরিয়ে আসত আম্মা জানা আইসা সিদ্দিকা বলতেছেন একদিন আমার প্রাণের স্বামী আমার দু জাহানের সর্দার নবী আমার রানে মাথা রেখে ঘুমালেন ওই সময়ে কোরআনের আয়াত নাজিল হচ্ছিল তখন আমার মনে হচ্ছিল আমার নবীর শরীরের উপর এমন ছাপ পড়েছে ওই ছাপ আমি রানের মধ্যে অনুভব করেছি আমার মনে হচ্ছিল যেন আমার রানের উপরে কোনো পাহাড়কে উঠিয়ে দেওয়া হয়েছে আমার নবী তেইশ বছর পর্যন্ত আল্লাহর বাণী এত কষ্ট করে আমার নবী ধারণ করতেন মুখস্থ করতেন এবং আমার নবী কোরআন সাহাবায়ে কারামকে শিক্ষা দিতেন